الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات واشهد ان لا اله الا الله وحده لا شريك له رب البريه واشهد ان نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال الله تعالى في موضع آخر ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا ولا ابي قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم طلعت شمسه الا بجنبتيها ملكان يناديان لدان يا ايها الناس هلموا الى ربكم فانما قل وكفى خير مما كثر والهى اخرجه احمد والمستدرك على صحيحين للحاكم وشعب الإيمان وسلسلة الأحاديث الصحيحة وصححه الألباني প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক রিপিট আমার কাছে আসছে মানে মনে হচ্ছে যে এটা পরে আসে শব্দটা মাইক কোন দিকে এদিকে আমাদের নাজাতের সবাব করেছেন এবং আমাদেরকে পাপ মুক্ত করার উপায় করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি যে দিন প্রত্যেকটা মানুষের জন্য বিগত সমস্ত উম্মাহ থেকে এই দিনকে করা হয়েছে এবং এই দিনের প্রত্যেকটি আমলের মধ্যে দুইটি বৈশিষ্ট্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত তার একটি হলো প্রত্যেকটি ইবাদত মানুষকে মর্যাদা বৃদ্ধি করে এবং অপরদিকে তাকে তার পাপ থেকে মুক্ত করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আরেকটু মর্যাদা দেওয়া হয়েছে যেটা বিগত জাতিকে দেওয়া হয়নি তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত উম্মাহ যত মানুষ মুসলিম হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেকটা জান্নাত দেবেন কিন্তু আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে অর্ধেকটা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন যে রাসূলের মাধ্যমে আমরা সম্মান পেয়েছি আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ আজকের জুমার খুতবার বিষয় হবে সময় সাপেক্ষে কিছু কথা বলবো ইবাদতগত তা হলো এটা হচ্ছে শাবান মাস কোন ব্যক্তি কি বলতে পারে আজকে শাবান মাসের কয় তারিখ হুম 11 সম্ভবত 10 তারিখ জি তো চাঁদের হিসাবে আজকে 10 তারিখ হতে পারে তো শাবান মাস 10 তারিখে পৌঁছে গেছে আর কয়েকদিন মাত্র বাকি রমজান মাসের একজন মাত্র বলেছেন দশ তারিখ আর বাকিদের কোনো খোঁজ নাই তো এটাই হচ্ছে আমাদের ধর্মের সাথে আমাদের সম্পর্ক আমরা মুখে বলি তো মুসলিম আমরা প্রাপ্ত দল আমরা এই জানা জান্নাতি কিন্তু কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বর্ণনায় পাওয়া যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায়ে 687 নম্বর হাদিস 687 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم احصل هلال شعبان لرمضان তোমরা রমজানের উদ্দেশ্যে শাবান মাসের চাঁদগুলোকে গণনা করো তার মানে আমাদেরকে আগেই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে রমজানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব তার এক মাস আগে থেকে শাবান মাসের কত তারিখ এটা আমাদের মাথায় থাকতে হবে রাসূল বলেছেন আসুন হেলাল তোমরা শাবান মাসের চাঁদগুলোকে গণ করে রাখো যাতে করে একদিন যাবে তুমি তোমার অন্তরটা তত বেশি রমজানের দিকে ঝুঁকবে আর রমজান পেতে আমাদেরকে সহায়ক হবে কেন রমজান হাসিল করার দুইটা উপায় এক চাঁদ উঠে যাওয়া আর চাঁদ যদি ঢেকে থাকে তাহলে শাবান মাসকে দিয়ে পূর্ণ করে দেওয়া এটাই ইমাম বুখারী এবং মুসলিম তিরমিজি ইবনে মাজাহ সব কিতাবে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন সুমু লিরুয়াতিহি লিরুয়াতিহি ফাইন হুম্মা বা ফাইন গুব্বি আলাইকুম ফাআমিলু ইদ্দাতা শাবান তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো চাঁদ দেখে আবার ইফতারি করবে কিন্তু যদি চাঁদ তোমাদের কাছ থেকে আড়াল থেকে যায় তাহলে তোমরা শ্রাবণ মাসকে তিরিশ দিনে পূর্ণ করে নিও কারণ মাস হয় না হয় দিনে সমাপ্ত হয়ে যায় তাহলে যেই দিন শ্রাবণ মাসের 29 তারিখ আমরা চাঁদ দেখার চেষ্টা করব চাঁদ উঠে গেলে রমজান না উঠলে শ্রাবণের 30 তারপরের দিন আর চাঁদ দেখার প্রয়োজন নাই তখন তারপরের দিনই রমজান তাহলে হাসিল করার সবচেয়ে উপায় সহজ হচ্ছে শাবান মাসের দিনগুলোকে গণনা করা যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে এত সূক্ষ্মভাবে গণনা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন অন্য কোন মাসের চাঁদকে রাসূল এইভাবে হিফজ করতেন না كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ شعبان ما لا يتحفظ من غيره আমাদেরকে দিনগুলোকে মুখস্থ রাখতে হবে আজকে যেমন জানলেন আমাদের হিসাব অনুযায়ী দশ বাকি আপনি এখন যেটা শিওর ওটা আপনি গণনা করে রাখবেন তো বাকি যে দিনগুলো আছে দশ দিন তো পার হয়ে গেছে অনেকে যখন এটাই জানেন না সাবান মাস হয়তো সিয়াম রাখেননি অথচ উচিত ছিল এই মাসে যত বেশি সম্ভব আপনি সিয়াম রাখবেন এটা হচ্ছে রাসূলের আদর্শ তার সিয়ামের ধরন সম্পর্কে যে বর্ণনাগুলো আছে তার মধ্যে একটা বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ করেছেন যেটা আপনি 26 12 তে পেয়ে যাবেন 2612 নম্বর হাদিস সিয়ামের অধ্যায় তিনি বলেন কানা ইয়াসুমু শাবানা কুল্লা কুল্লা শব্দটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে সিয়াম রাখতেন এর ব্যাখ্যায় তার সাথে তিনি এটাও বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুই একটা দিন বাদ রেখে বাকি পুরো মাসটাই তিনি সিয়াম পালন করতেন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন এটা হচ্ছে আরবদের একটা কথা ধরন যে কেউ যদি অধিকাংশ কাজগুলো করে বলা হয় যে সব কাজগুলো ও করেছে আমাদের বাংলা ভাষায় আমরা বলি যে এই সব কাজগুলো আমি করেছি কিন্তু মূলত অধিকাংশ কাজগুলো ও করেছে এই জন্য সব কাজগুলো নিজের দিকে আনা হয় তো প্রত্যেকটা বিষয়ের ভাষার মধ্যে এরকম অলঙ্কার থাকে যার মধ্যে অধিকাংশ জিনিস পাওয়া যাবে ওটাকে পুরো বলা হয় তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথার ধরন কি যে কানে সুম শাবান কুল্লা তার মানে কিছু দিন মাত্র সিয়াম তিনি বাদ দিতেন বাকি পুরো মাসটাই রাসূলুল্লাহ সিয়াম পালন করতেন এটা হাদিস মুসলিমে রয়েছে যেমনটা বলেছি 2612 নম্বর আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ামের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এনেছেন তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইল্লা শাবান ওয়া রমাদান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই মাস পরস্পর সিয়াম রাখে দেখিনি তিনি রমজান শাওয়াল জিলকাদ জিলহাদ জিলহাদ মুহররম বা রবিউল আউয়াল রবিউল সানি এইভাবে জোড়ায় জোড়ায় কোন মাসের সিয়াম রেখেছেন আমি দেখিনি তবে ইল্লা শাবান ওয়া রমাদান তবে রমজান এবং শাবান এই দুই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কন্টিনিউ সিয়াম রাখতে আমি দেখেছি আমরা সবাই জানি পুরো রমজান মাস তো সিয়াম রাখতেই হবে এটা তো ফরজ আর শাবান মাসের এতগুলো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন যে তারা বলতেছেন যে তিনি পুরো মাসটাই সিয়াম রাখতেন এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের সিয়াম বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা ইয়াহুব كان أحب أحب إلى رسول الله صلى الله عليه وسلم أن يصوم شعبان حتى يصل به رمضان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসের সিয়াম রাখতে পছন্দ করতেন রেখে রেখে তিনি একবার রমজানে পৌঁছে যেতেন এটা হচ্ছে রাসূলুল্লাহর অভ্যাস কিন্তু এই অভ্যাসের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই অথচ উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলোকে আমাদের অনুসরণ করা তো শাবান মাস হচ্ছে সিয়াম রাখার মাস একটা ফজিলত পাওয়া যায় ইমাম নাসাই সেটা কোট করেছেন 2357 নম্বর হাদিস ওসামা বিন যায়েদ তিনি বলেন قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم في شعبان আপনি শাবান মাসে যত সিয়াম রাখেন অন্য কোন মাসে আপনাকে এত সিয়াম রাখতে দেখি না কেন রাসূল বলছেন জালিকা শাহরু ইউগফারু নাসু আনহু এটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ উদাসীন গাফিল খবরই রাখে না বাইনা রজবিন ওয়া রমাদান এটা রজব এবং রমজানের মাসখানে আছে মানে শাবান মাস وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين এই মাসে পৃথিবীবাসীর আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইব রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে আমল পেশ করা হয় আমি সিয়াম রাখি এই জন্য যে যে দিনে আল্লাহর কাছে আমলটা পৌঁছে যাবে আল্লাহ দেখতে পাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সিয়াম অবস্থায় আছে এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তা আমাদেরকে এই শাবান মাসে অধিক মাত্রায় সিয়াম রাখতে হবে বিশেষ করে তাদের তো রাখতেই হবে যাদের গত রমজানের কিছু সিয়াম বাকি রয়ে গেছে সেটা পুরুষ অথবা মহিলা মামুনদের তো কিছু সিয়াম বাকি থেকেই যায় আর পুরুষ আছে যারা হয়তো হেলামি করে গাফিলতি করে বা ধর্ম জানতেন না বুঝতেন না কিন্তু বুঝেছেন সিয়ামের গুরুত্ব কত কিন্তু গত রমজানের আপনার কিছু সিয়াম আছে আপনার জন্য সময় এটাই এই রমজানের চাপ ওঠার আপনি গত রমজানের সিয়ামগুলোকে আদায় করতে হবে এবং আমাদের মা বোনদের যাদের বাকি আছে কারণে নিফাসের কারণে তাহলে তাদেরকে অবশ্যই সেই এখনই করে নেওয়া উচিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এমনটাই করতেন তো এই মাস হচ্ছে রাখার মাস একটা ফজিলত শুনে আমরা প্রত্যেকেই সিয়াম রাখার মর্যাদা জানি রমজান মাসে আসলে সেই হাদিসগুলো আমরা শুনি যে রোজা রাখার হাদিসগুলো সেটা কি যে যেই ব্যক্তি আল্লাহর জন্য সিয়াম রাখবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের ব্যবধানে রেখে দেবে জাহান্নাম থেকে যদি ওটা বলা হয়েছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে তারপর আমরা জানি আসিয়াম ও জুন্নাহ জুন্নাতু মিনান নার বুখারী মুসলিমে এসেছে আর জুন্নাতু মিনান নার ইবনে মাজাহতে এসেছে যে সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল তাহলে ওই সিয়াম শুধু রমজান মাসের সিয়াম না যে কোনো সিয়াম কোন ব্যক্তি সিয়াম রমজান মানে রোজা রেখে নিলে সে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ব্যবস্থা করে নিল লিসাইমে ফারহাতা ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদার ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ বা আনন্দের মুহূর্ত থাকে এক যখন সে সিয়ামটাকে পূর্ণ করতে পারে কষ্ট হলেও যখন পুরো হয়ে যায় তখন সে সন্তুষ্টি হয়ে যায় তার এই সন্তুষ্টিটা আল্লাহ করে দেবেন আল্লাহর সাথে যখন তার সাক্ষাৎ ঘটবে তখন জুহুরুহা মিন বুতুনিহা ও বুতুনিহা মিন জুহুরিহা فقال العربي قال لمن هذا يا رسول الله রাসূল বললেন নিশ্চয় জান্নাতে এমন একটা বিশেষ ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন যেই ঘরের নিয়ামত বাইরে থেকে ভিতরে দেখা যাবে আর যিনি ভিতরে থাকবেন তিনিও বাইরের জগৎটাকে দেখতে পাবেন মানে গ্লাস টাইপের ভিতরে বাইরে সবকিছু উন্মুক্ত দেখা যায় যেমন অনেকে অনেক উঁচুতে গ্লাস করে ঘর হোটেল বানায় না যেখান থেকে সে পুরো এরিয়াটা দেখতে পায় তাহলে জান্নাতের জায়গায় একটা বিশেষ ঘর আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যেই ঘরে বসে আপনি পুরো জান্নাতটাকে করতে বলা হয়েছে কার ইয়া রাসূল এই ঘরটা রাসূল বলেছেন লিমান যার কথা অত্যন্ত সুন্দর তাইয়িবুল কালাম আরেকটা বর্ণনা আসছে অত্যন্ত উত্তম কালাম যার কথা হচ্ছে নরম অত্যধিক নরম তার মানে যার মুখের ভাষা সুন্দর নরম ভদ্র এমন স্বভাবের লোকদের জন্য বিশেষ প্রস্তুত করে দ্বিতীয়ত হচ্ছে তারা সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে খাদ্য দেয় যে কোনো সময় তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পায় সে মাঝে মাঝে কাউকে খাওয়ায় যখন যাকে সুযোগ পায় তাহলে মানে যার এই স্বভাব সেই ব্যক্তি ওই ঘর যাবে আর বলা হয়েছে দুইটা শব্দ আসছে এক যে সিয়ামকে অনুসরণ করে মানে, মানে রমজান মাসের সিয়াম রেখেছে আর শেষ চরিত্র কিন্তু ওই ঘরের মালিক যারা হবে তারা শুধু রমজান মাসের সিয়াম রাখি হয় না বরং প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে তাদের সিয়াম অব্যাহত থাকে যারা সিয়ামটাকে কন্টিনিউ রাখতে পারে আদাব সিয়াম বলা হয়েছে বা আদাব সিয়াম যে ব্যক্তি সিয়ামকে অনুসরণ করে রমজান মাসের শুধু রোজা শেষ নয় বরং প্রত্যেক মাসের অন্তত তিনটা করে যদি রাখে তাহলে সেই ব্যক্তি ফজিলত পেয়ে যাবে তার জন্য জান্নাতের ঘর রয়েছে এবং বলা হয়েছে ওয়াসাল্লু ওয়া রাতের এমন সময় তুমি সালাত আদায় করো যে সময় মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ যেটা বাইরে থেকে দেখা যায় আমাদেরকে ওই ঘর হাসিল করার যে প্রয়োজন আল্লাহ আমাদেরকে সেটা দান করো তো শাবান মাসে সিয়ামের গুরুত্ব সম্পর্কে কথা বলতে থাকলো রমজান মাস আসার আগে আমরা নিজেদেরকে সিয়াম রেখে রেখে অভ্যস্ত করে নেওয়া উচিত কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস আপনি হঠাৎ করে যখন সিয়াম রাখবেন আপনার মাথা ব্যথা করবে আপনার বমি আসবে আপনার গলা শুকিয়ে যাবে গ্যাস্ট্রিকের আবির্ভাব দেখা দেবে এগুলো আপনার হবে তাহলে কেননা সেই অভ্যাসটা আপনি রফলের মধ্যে করে দেন যখন আপনি ভেঙে ফেললে আপনার কোনো গুণ হয় দিন সিয়াম রাখবেন আপনাকে জোর করে আপনি এক দুই সপ্তাহ বা দশ এক সাত দশটা সিয়াম রেখে নেন রমজানে আপনি পুরো সক্রিয় থাকবেন ফরজ সিয়াম হেফাজত করতে আপনার মোটেও কষ্ট হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন তো যে বিষয়টা আজকে খুতবার জন্য ব্যক্ত করার ইচ্ছা পোষণ করেছিলাম সেটা ছিল এই আল্লাহর বান্দা হওয়া বা আল্লাহ থেকে ফিরে আসার উপায় তারা আর একটা কথা মনে করেছে যেহেতু দশে শাবান বাংলার জমিনে পূর্বে শাবানের রাতকে সবে বরাত নামকরণ করা হয়েছে এবং তারা সবে বরাত পালন করে থাকে আপনাদের এই সমাজেও তো হয় সম্ভব তাই না আমাদের সমাজের সফলতা পালন করার কিছু নমুনা দেখা তো মিলে কিনা আমাদের সমাজে সারা রাত জেগে থাকা হয় মোমবাতি আগরবাতি নিয়ে বাচ্চারা খেলা করে পটকা ফুটায় রাস্তাঘাট লাইটিং করা হয় কবরস্থানকে সাজানো হয় মসজিদগুলোকে সাজানো হয় মসজিদের মধ্যে রাত বয়ান চলে মসজিদের মধ্যে রুটি হালুয়া পেশ করা হয় পুরো রাস্তা ভরে বিচরণ করে দুষ্টামি ফাইজলামি করতে থাকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবে বরাত তবে জেনে নেন ইসলামে এর কোনো সম্পর্ক নাই সবে বরাত শব্দটা মূলত শাবান মাসের 15 তারিখে বলা হয় না যদি সবে বরাত শব্দটা আপনি প্রমাণ করতে চান তাহলে সবে বরাত শব্দটা সবে কদরের অপর নাম কোরআনে লাইলাতুল কদর বলা হয়েছে ওটাকেই ফারসি ভাষায় শবে বরাত বলা হয় যেমনটা আমরা পাচ্ছি কারণ তাফসীর কার কিতাবের মধ্যে দেখে দেখে নেবেন লাইলাতুল কদরের চারটা নাম লাইলাতুল বারাত লাইলাতুল কদর লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল সাক চেক পাস করার রাত এই চারটা নাম আসছে তাফসিরে মূর্খরা কি করেছে তাদের দলিল তাদের মতবাদটাকে ঠিকানোর জন্য ওখান থেকে একটা নাম সবে বরাত ওই শব্দটা এই পনেরোই সামনের দিনে লাগিয়ে দিয়েছে অথচ চারটা নাম হচ্ছে কারণ ওইটাই হলো ভাগ্য নাম ওটাই হলো তাকদিরকে ফয়সলা করার নাম ওটাই হলো পৃথিবী সংকীর্ণ হয়ে যাওয়ার নাম ওটাই হয়েছিল কোরআন নাজির হওয়ার নাম ওটাই হলো তকদিরকে লিখে দেওয়া হয় আগামী এক বছর কি হবে ওই সব কথা সূরা কদরে এবং দোকানের মধ্যে রয়েছে আপনি পড়লে পেয়ে যাবেন মূলত চারটা নাম লাইলাতুল কদরের বরাত শাবান মাসে হয় না ওটা রমজান মাসে হয় একটা ফজিলত পাওয়া যায় এই রাতে কিন্তু এই শব্দে নাই বরাত লাইলাতুল বরাত এই শব্দ নাই ওই রাতকে বলা হয়েছে মানে শাবান মাসের 15 তারিখের রাত কিন্তু সেই রাতে কোন আমল করার কথা নাই বরং যে হাদিসটা আমি মুখস্থ রাখি সেটা ইবনে মাজাতে এক এবং সাহিবনে হিব্বানের মধ্যে পাঁচ হাজার তাতে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে যেটা নাসিরউদ্দিন আলবানী বিভিন্ন সূত্রে থেকে আসার কারণে তিনি হাসান পর্যন্ত উল্লেখ করেছেন মানে গ্রহণ করা যেতে পারে সেটা কি ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন মিন ইসমি মিন শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে তার সৃষ্টির দিকে নজর দেন মানে, মানে বিশেষ চাহনি রহমতের দৃষ্টি দেন জামিউ আল্লাহ দয়া চলে আসে এবং সমস্ত মানুষকে maaf করে দেন সমস্ত মানুষ তবে আল্লাহর সেই দয়া ক্ষমা থেকে দুই ব্যক্তি maaf পায় না কারণ ইল্লা মুশরিকুন আও যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আর যারা শিরিক তো করে না কিন্তু তার ভাইয়ের সাথে দ্বন্দ্ব সামান্য একটু কিছু নিয়ে ভাইয়ের সাথে কথা বলে না সেটা মুসলিম ভাই হোক নিজের ভাই হোক পাড়াপড়শি হোক মামাতো ফুয়াতো যাই ভাই মুসলিম ভাই পাশের বাড়ির ভাই কোন কারণ কারণে তার দ্বন্দ্ব শত্রুতা বিদ্বেষ আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করা হয় আমরা এই হাদিসটাকে যদি সহি হিসেবে গ্রহণ করে নেই তাহলে সবে বরাতের রাতের ওই হালুয়া রুটি খাওয়ার আমল বাদ দিয়ে আমাদেরকে কি করতে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে এবং ভাই ভাইয়ের যে শত্রুতা এটাকে মিটিয়ে ফেলতে হবে এটা যদি আপনি করতে পারেন তাহলে সবে বরাতের রাতে যেটা পনেরোই সাবান রাতকে বলা হয় সে রাতে আপনি ঘুমিয়ে থাকলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তাহলে ক্ষমা পাবে কারা যারা মুমিন মুয়াহিদ আল্লাহর সাথে করে না এই ব্যক্তি ঘুমিয়ে থাকলেও ক্ষমা পেয়ে যাবে যেই ব্যক্তি তার ভাইয়ের সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছে ক্ষমা চেয়ে নিয়েছে যখন ক্ষমা চাইবে তখন তাকে ক্ষমা করে দাও তার জন্য তাকে যে শ্রাবণ মাসের পনেরো তারিখে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না বরং ইমাম মুসলিম কিতাবুল বেরি ও সিনার মধ্যে আরেকটা হাদিস এনেছেন যেই ব্যক্তি তার ভাইয়ের সাথে সম্পর্কটাকে ভালো করে নেয় তাকে প্রত্যেক সপ্তাহে দুইবার ক্ষমা করা হয় সোমবার দিন ক্ষমা করা হয় এবং বৃহস্পতিবার দিন ক্ষমা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ এবং কাছে আমল পেশ করা আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন ইউগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না এমন প্রত্যেককে ক্ষমা করে দেন হাত ক্ষমা করে দেন ইল্লা রাজুলান তবে দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ইউকাল আনজিরু হাযাইন হাত্তা ইস্তারিহা আনজিরু হাযাইন হাত্তা ইস্তারিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের সাথে শত্রুতা রাখে তাকে শুধু ক্ষমা করা হয় না ফেরেস তাকে বলা হয় অপেক্ষা করো এই দুজনকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা মিলে না যাচ্ছে যখন মিলে যাবে তখনই ক্ষমা করে দিও এই জন্য আমাদের মুসলিম ভাইয়ের সাথে বা নিজের ভাইয়ের সাথে অবশ্যই দ্বন্দ্বকে লং টাইম স্থির করে রাখা যাবে না মিটিয়ে ফেলতে হবে সামান্য দুনিয়ার জন্য না আমাদেরকে মিটিয়ে ফেলতে হবে মুসলিমদের মুমিনদের বৈশিষ্ট্য হতে হবে যে যেই কাজে যে আচরণে আল্লাহ তার ক্ষমার কথা ঘোষণা করে রেখেছেন আমাদের ওই কাজ করে নেওয়া উচিত কারণ আমাদের দরকার কি ক্ষমা আমাদের সবার দরকার কি নাজাত নয় আমাদের সবার নাজাতের দরকার তো যখনই আপনি কোনো সংবাদ পাবেন যে আমি যদি এই কাজটা করি তাহলে নাজাত আছে যদি বলা হয় রাসুলাম বলতেন সাহাবাহামদেরকে যে এই বাগানটা যে দিয়ে দিবে তার সাথে আমি জান্নাতের ওয়াদা করতেছি এক সাহাবি দিয়ে দিয়েছেন এটা কূপের কথা বলেছেন এই কূপের পানি সে নিজেও খাবে যে দিবে তার সাথে জান্নাতের ওয়াদা কিনে দিয়ে দিয়েছেন তার মানে, মানে সাহাবাদের চরিত্র এটা ছিল তিনি খোঁজ নিতেন যে কিসে আমার নাজাত আছে নাজাতের শব্দটা শুনতে পারলেই তারা সেই কাজটা করে চেষ্টা করতেন এবং করে ফেলতেন এক সাহাবী বলছে আমি এখন শহীদ হয়ে যাই আমি কি জান্নাত আমার রেজাল্ট কি বলছেন জান্নাতি হাত থেকে খেজুরগুলো ফেলে দিয়েছে যুদ্ধ ঢুকে গেছে ওই ঘটনাটা জানি একজন কালো মহিলা ইয়া ফাদুল্লাহ আলী আই আই ফাদুল্লাহ আলী আপনি আমার আমার জন্য আমার কাছে দোয়া কারণ সে কি ছিল ইন্নি ওয়া ইন্নি আমার মৃগি বেরা এবং কাপড় খুলে যায় আপনি আমার কাছে দোয়া যাতে রোগ ভালো হয়ে যায় রাসূল তাকে অপশন দিয়েছেন ইন শাইতি সাবারতি ওয়ালাকিন জান্নাহ ওয়া ইন শাইতি ফাদুল্লাহ ফায়ুআফিয়াকি তুমি যদি এখন আমার কাছ থেকে এই অপশন দাও তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করে থাকতে চাও তাহলে তোমার জন্য সম্পদ হচ্ছে তুমি এর বিনিময়ে জান্নাত পাবে আর তুমি যদি বলো যে দোয়া করেন দোয়া করে দেবে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে সেই মহিলা যখন শুনেছে যে রোগ থাকলে সে জান্নাত পাবে তখন সেই মহিলা বলতেছেন আসবির আমি ধৈর্য ধারণ করার করাটাকে গ্রহণ করলাম দোয়া করতে পারবে না তার মানে জান্নাতটাকে প্রাধান্য দেওয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সংবাদ আছে মুসলিমদেরকে সেই কাজের জন্য করা উচিত এটা হচ্ছে বিষয় তো থেকে আমাদেরকে জানানো হয়েছে মুসলিম ভাইদের সাথে দ্বন্দ্ব মিটিয়ে নিলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত এটা করা উচিত দুনিয়ার স্বার্থ অত বড় করে দরকার কতখানি জমি আপনার ভাই মেরে দিয়েছে কতখানি কতখানি জায়গা নিয়ে আপনার চাচার সাথে দ্বন্দ্ব তুমি এমন কিছু প্রাপ্ত হইলা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে তার চেয়ে বেশি তুমি পাইলা যদি আধা হাত জায়গা পেয়ে যাও জান্নাতে যে হাদিসের মধ্যে আছে কুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা যে তোমরা রাতে কিয়াম করো আর দিনে সিয়াম রাখো এই হাদিসটা সহিহ তবে যেটা সহিহ ইবনে হিব্বান আজকের আহ্বান যে আমাদেরকে আল্লাহমুখী হওয়ার কিছু উপায় যেন আমরা পেশ করি প্রথম কথা হচ্ছে দেখেন যখনই আমাদেরকে বলা হবে যে তুমি আল্লাহমুখী হও উপায় জিনিসটা তার প্রয়োজন ব্যক্তির বিপরীতে আছে যেমন সুস্থতা তার প্রয়োজন যে মূলত রোগাক্রান্ত তাই না খাদ্য তার প্রয়োজন যে ক্ষুধার্ত পানি তার প্রয়োজন যে পিপাসার্থ আপনি নদীর পারে আছেন আপনার পার হওয়া প্রয়োজন আপনি উপায় খুঁজবেন যে কিভাবে আমি পার হব প্রথম কথা হচ্ছে যখনই বলা হবে আল্লাহমুখী হওয়ার উপায় কি তার মানে, মানে আপনাকে প্রথম মেনে নিতে হবে আমি আর আপনি আল্লাহমুখী নই বরং আমি আর আপনি আল্লাহ বিমুখ আমাদের চরিত্রটা এটাকে আল্লাহমুখী হওয়া বলে না শুধু জানবেন এই নামাজে এসে দাঁড়িয়ে রেখে নিলে এগুলোই আল্লাহমুখী হয়ে যাওয়া না যথেষ্ট এটা একটা আচরণ একটা আমল যত যার যত বেশি আমল হবে সে তত বেশি প্রমাণিত হবে এটাও জরুরি পাচক তো তো প্রথম জরুরি টুপি পরাও জরুরি রাখাও জরুরি হালাল জরুরি হালাল সম্পর্ক জরুরি পর্দা করা জরুরি পর্দা করানো জরুরি মানে একজন মা শুধু নিজে পর্দা করবে না তার মেয়েকে পর্দা করানোটা জরুরি আপনাকে প্রথম মেনে নিতে হবে যে মূলত আমরা আল্লাহমুখী নই কারণ আমরা হলাম দুনিয়ামুখী আমরা হলাম দুনিয়ামুখী কারণ আমাদের ব্যস্ততা বলতেছে আমরা পরকালমুখী নই এই জন্য প্রথম এটা মেনে নেন এটা যদি মেনে নিতে পারেন তাহলে আপনি উপায় খুঁজবেন যে আজকে তো হুজুর বললো যে বক্তব্যে শুনলাম যে আমরা আসলে দুনিয়ামুখী তাহলে আমাকে তো পরকালমুখী হওয়া উচিত তখন আপনার মধ্যে চেঞ্জিং আসবে কিন্তু আপনি যখন গ্লাসের ধারাতে দেখতে পান যে আপনি আপনি দাঁড়িয়ে রেখেছেন মাসাল্লাহ টাকনার উপরে কাপড় আপনি তো নামাজ পড়েন নামাজও পড়েন অনেকের এটা ধারণা তাহলে আপনি কোনদিন আরো বেশি অ্যাক্টিভ হবেন না আমরা যখন কথা বলি কিছু মা বোনরা আছে তারা এমন কি ইবাদত করে বিয়ে হচ্ছে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদের বিরূপ ধারণা কত মিনে তারা আল্লাহকে ডাকে কত মিনে ইবাদত করে তাও আল্লাহ শুনেন না এক মহিলা তো বলতেছে তার কোনো ভালো কোনো মেয়ে নেই মেসেজ করে বলতেছে তার কোনো নেই সে বলতেছে সে আল্লাহর কাছে এত করে চাচ্ছে এত করে চাচ্ছে আল্লাহ দিচ্ছে না অনেক বড় কিছু চাচ্ছে আমি হয়তো কি সে চায় একটু ইঙ্গিত দিই আল্লাহ সে যেটা বলেছে আমি শুধু উত্তর শুনে বলেছি সুহান তো তিনি আমাকে রিপ্লাই করছেন এটা কি চাওয়া কি না যায় আমি বলছি না যায় কিন্তু আমার ধারণাটা এটা ছিল না যে একজন মহিলা প্র্যাকটিসিং মহিলা সে এমন কিছু চাইবে যেটা আল্লাহর কাছে তুচ্ছ এটা আমাদের মাথায় আসে ভাবছিলাম যে হয়তো সে বলবে দুনিয়াতে পাই বা না পাই আল্লাহ যেন আমাকে সুচ্চ জান্নাত দিয়ে দেয় আমার এটা তো এটা ভাবছিলাম হয়তো যে আমি হয়তো ইসলামের বড় কোনো একটা খেদমত করবো আল্লাহ যদি তৌফিক দেয় এগুলো কিছুই সে বলে না আপনাকে ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতে হবে কি বলেছিলেন তিনি রব্বি তিনি তার রবের কাছে ইসলাম গ্রহণ করে বলতেছেন রব্বি বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন যালিমিন আপনি ওই দেন একজন মহিলা আল্লাহর প্রতি ঈমান এনে তার চাহিদাটা কি সে বলছে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে এমন জায়গায় ঘর বানাও যেটা তোমার নিকটে আমরা কোন পুরুষ চাইতে পারি মানে সুউচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌস তিনি বলতেছেন রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ তোমার কাছে আমার একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহ একটা মহিলার একটা পুরুষের এগুলো চাহিদা থাকতে হবে আপনি একজনকে পছন্দ করে ফেলেছেন আপনি সারাদিন তাহাজুদ করেন রাতে তাহাজুদ পড়তেছেন কেন আল্লাহর কাছে আল্লাহ আমি যেন পাই এটা আপনার তাকওয়া এটা পুরুষ যুবক তোমার তাকওয়া নয় তুমি একটা জন্য আল্লাহকে যেমনটা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে যে মানুষের যখন কোনো কিছু প্রয়োজন হয় মনে নাই সে আল্লাহকে ডাকে একবারে অনুনয় বিনয় করে যখন আল্লাহ তা দিয়ে দিবে আবার আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে যারা সুন্দরী বউ পেয়ে গেছে ওই পর্দা করে না ধর্ম পালন করে না এখন এই বেচারা ছাড়তে পারতেছে না সহ্য হয় এমন কেন আবার এমন কিছু মা বোন আছে এমন কিছু পুরুষের সাথে তাদের বিয়ে হয়ে গেছে টাকা পয়সা সাংসদ সবই আছে কিন্তু জামাই হচ্ছে বেদিন নাস্তিকতার মতো কথা বলা যাবে তাও বলছে আমি কি করবো এখন উপায় একে ছাড়বে না বলছে আচ্ছা, চেষ্টা করি ওকে ভালো করার চেষ্টা করি করে কেমন করতে করতে থাকেন এটা ধর্ম নয় কিন্তু আমাদের কাছে যে দলিলগুলো পেশ হয়েছে একজন সাহাবিয়া তিনি বলতেছেন আমি রাসুলের কাছে যাবো বলছে কেন বলছে আমার প্রশ্ন আছে অর্ধেক রাস্তায় যেতে না যেতে তার তার স্বামী উস্টা খেয়ে পায়ের রোগটা উঠে যায় তখন সে সাহাবিয়া বলতেছে যেটা নাম্বারটা আমি বলতে পারবো না কিন্তু আমার ব্রেনে আছে যে আমি হাদিস করেছিলাম বলতেছে বাসায় চলো আমার উত্তর পেয়ে গেছি বলছে কি বলছে আমি তোমাকে মুনাফেক ভাবছিলাম কারণ তোমার অসুস্থতা দেখি না জ্বর আসে না আমি তো টেনশনে পড়ে গেছি কারণ রাসুল বলেছেন মুনাফেকদের জ্বর হয় না তোমাকে আজ পর্যন্ত অসুস্থ হতেই দেখলাম না মনে সন্দেহ হলো যে আমি কি কোনো মুনাফেকের সাথে সংসার করতেছি রাসুলের কাছে জিজ্ঞেস করে আসি যে আমার স্বামী মুনাফেক কিনা কিন্তু তোমার যখন ব্যথা পাইলা আর বুঝতে পেরেছি না তুমি মুনাফেক আর আমাদের মা আমরা এগুলো নিয়ে ভাবি না যে আমি কার সাথে সংসার করছি সে বেদিন নাকি দিনদার এর পেট থেকে যেটা বেরোবে এটা কি ভালো কিছু হবে না মন্দ কিছু হবে এটা আমরা দেখি না আমাদেরকে আসিয়ার মতো হতে হবে নাহলে আল্লাহ দোয়াটা আমাদেরকে কেন শিখাইলেন যে এই রকমের উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে একজন মা বোনদের এমন উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে দুনিয়া তো তুচ্ছ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন দোয়া করতেছেন ইয়া রাসূলুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস আল্লাহ তুমি আমাকে রাসুলের জীবনটাকে ভোগ করার তৌফিক দাও অতটা সময় দাও যাতে আমি আমার বাবার জীবনটা ভোগ করতে পারি অতটা সময় দাও যাতে আমি আমার ভাইয়ের থেকেও কিছু উপকৃত হতে পারি তার মানে দেখেন তিনজনে কিন্তু রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ উম্মে হাবিবার স্বামী তার মানে তার স্বামীও রাষ্ট্রনায়ক তার পিতাও রাষ্ট্রনায়ক একটা মানে রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন নেতা কুফফারদের লিডার ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এবং পরবর্তী তার ভাইও রাষ্ট্রনায়ক হচ্ছেন তিনি এত সম্ভ্রান্ত একটা মহিলা ছিলেন যে যার স্বামী নেতা তার বাবাও ছিল নেতা তার ভাইও নেতা তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে সেই সময়টা পর্যন্ত অসুন্দর আমাদের লোকে এই দুনিয়াটা একটু ভোগ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি আল্লাহর কাছে এমন কিছু চেয়েছো যেগুলো নির্ধারিত যেগুলো অল্প স্থায়িত্ব নয় ক্ষণস্থায়ী আর এমন কিছু চেয়েছো যেটা তুমি না চাইলেও পাবে কারণ তোমার রিজিক যতটা তোমার প্রাপ্য হওয়ার ওটা লিখে রেখেছে ওটা পুরো হলে তুমি মরতে পারবে তার আগে না তবে তুমি যদি আল্লাহর কাছে চাইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা আজিরনি মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার লাকানা খায়রুল লাকি তুমি যদি বলতে আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আগুন এবং কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও তাহলে এটা তো বড় জন্য বেশি কল্যাণ হতো তাহলে আমাদেরকে সব সময় শেখানো হয়েছে হ্যাঁ, আমরা যেন পরকালমুখী হই তালাকুলি হাল আমরা যখন বুঝতে পারবো যে আমরা দুনিয়াবি তখনই আমাদের মধ্যে এই চিন্তাটা আসবে যে না আমাকে আল্লাহমুখী হওয়া উচিত এবং এই আলোচনাটা দরকার তাদের জন্য যারা বাস্তবিক অর্থে আল্লাহমুখী হতে চায় আমরা অনেকেই জানি আমরা ভুল পথে আছি অনেকেই জানি আমরা যারা সালাত আদায় করি না দাঁড়িয়ে রাখি না হারাম খাই হারাম রিলেশন আছে হারাম কাজে লিপ্ত উদাসীনতায় খেলতামশায় গান বাজনায় লিপ্ত তারা আমরা সবাই কিন্তু জানি যে আমরা ভুল পথে আছি নাকি না এটা আমরা সবাই জানি কিন্তু দেখেন তো আপনি কেন পরিবর্তন হচ্ছেন না মানে, মানে আপনি চাচ্ছেন কে না জানে যে দাঁড়িয়ে রাখতে হবে কে না জানে যে পাঁচ কোন পুরুষটা জানে না জানে যে টাকনার উপরে প্যান্ট হবে এটা কে না জানে কোন মহিলা না জানে পর্দা করতে হবে কোন মহিলা না জানে কিন্তু যতদূর পর্যন্ত আমাদের নজর যায় আজ পর্যন্ত এমন একটা ঘর পেলাম না যেই ঘরগুলোর মধ্যে বাস্তবে কি মহিলারা পর্দা করে পাইনি বরং ওই যারা পর্দা পড়তে দেখেন এটা প্রপারলি পর্দা না বরং অনেক মাহফিল করতে গিয়ে অনেক ফ্যামিলিতে আমাদের প্রবেশ করা হয়েছে তাদের পর্দার কি অবস্থা আমাদের চোখে পড়ে এটা পর্দা না আপনাকে প্রপারলি পর্দা করতে হবে যেমন আপনি রাস্তাঘাটে পর্দা করেন ঠিক তেমনি আপনার বাড়ির ভিতরে এমন কোনো ব্যক্তি আছে যার উপরে পর্দা করা আপনার উপরে ফরজ তাহলে তাদের কাছ থেকে আপনাকে পর্দা করতে হবে তার জন্য আপনি হাওয়া নন বাইরে গেলে আপনি বোরকা পরেন ঠিকই বাসার ভিতরে যখন লেস দুধওয়ালা ওই মুক্ত মুখ তরকারিওয়ালা যখন আপনার কাছে আসে তখন আপনি আবার পর্দা খুলেই কথা বলেন তখন আপনার পর্দার মর্যাদা কোথায় যাবে না আপনাকে অলস পর্দা করতে হবে তো আমরা যারা ইসলাম পালন করি না যদি আপনি আর আমি হেদায়ত পেতে চাই তাহলে আমরা হেদায়ত পাবো আল্লাহর পথে ফিরে আসতে চাইলে আমরা ফিরে আসতে সক্ষম এই জন্য দুইটা জিনিস আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আমি আসলে আল্লাহমুখী হইতে পারিনি তাহলে আমাকে হওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত যদি আমি আর আপনি চেষ্টা করি তাহলে আমরা আল্লাহর পথ পেতে পারি আল্লাহ অভিমুখী হতে পারি কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন তোমার ইচ্ছা ছাড়া এটা হবে না এবার আসুন আমি আপনাকে দেখাই আমরা সবাই যে আল্লাহমুখী নই তার বাস্তব কিছু আয়াত নিদর্শন রয়েছে আল্লাহ যখন ইসলাম নাজিল করেছিলেন আল্লাহ কি বলেছেন সবাই গুমরা সবাই প্রভ্রষ্ট ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছে কেবলমাত্র যারা সেই সঠিক রাস্তাটাকে গ্রহণ করে নিয়েছিল আল্লাহ বলেছেন এরাই কেবল হেদায়ত প্রাপ্ত আর বাকিরা হেদায়ত প্রাপ্ত নয় আল্লাহ ছোট ছোট জায়গার মধ্যে সেই কথাগুলো বলেছেন যেমন দেখেন আল্লাহ কি বলেছেন যুগের শপথ অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে কারা ভুল পথে নাই তারপরে কিছু গুণ বলা হয়েছে তার মানে আগে ধরে নেন আমরা সবাই ভুল পথে আছি এখন যে এই ভুল পথ থেকে আল্লাহর পথে ফিরে আসতে চায় তার কিছু করণীয় আছে সেটা আমার আজকের আলোচনার সেই করণীয়টা কি ওটা আপনি ডিসাইড করবেন সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরা 70 71 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনকুম ইল্লা কানা আলা রাব্বিকা তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের মধ্যে জড়না করব সবাইকে জাহান্নামের উপর দাঁড় করিয়ে দেওয়া হবে এবং আল্লাহ বলবেন এখান থেকে কেবল মুত্তাকিরা নাজাত পাবে আর নাজাত পাবে না তার মানে আমরা নাজাতের রাস্তা এখন আমাদেরকে খুঁজতে হবে আল্লাহ বলছেন তোমরা সবাই কিন্তু জাহান্নামে ধরেন যেভাবে বসে আছি এইভাবে নিচে থাকবে জাহান্নাম আল্লাহ বলেন এখান থেকে যেই ব্যক্তি মুক্ত পাওয়ার রাস্তা অবলম্বন করেছিল আজকে সেই ব্যক্তি শুধু মুক্তি পাবে অন্যরা পাবে না এখানে পড়ে থাকবে তো আল্লাহ সুবহানাহু বলেছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে জাহান্নাম কোরআন আরেকটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যখন আমি পাঠালাম তার আগে এই জাতিটা কি ছিল সুস্পষ্ট আল্লাহ সুস্পষ্ট এই সংখ্যা আজ পর্যন্ত বেশি কারণ রাসুলের মাধ্যমে আল্লাহ যে হৃদয়ত পাঠিয়েছেন অল্প কিছু লোক শুধু সেই হৃদায়ত গ্রহণ করেছে বাকি পুরো পৃথিবীবাসী এই হৃদায়ত গ্রহণ করেনি কালকে ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তব্যের মধ্যে গিয়েছিলাম দেড় ঘন্টা লেগে গেছে শুধু একটা মাজারকে ক্রস করতে দেড় ঘন্টা একটা মাজারের উরুষ হচ্ছে উরুষকে ক্রস করতে আমার দেড় ঘন্টা লেগেছে কেন একাকার গাড়ি অটো মহিলা পুরুষ নাচ গান বাজনা হয়ে যাবেন আপনি দৃশ্য যে এই সমস্ত এই সমস্ত বাউল গান যারা গায় তারা কত মানুষকে গুমরা করে রেখে দিয়েছে কত মানুষ রাত বাজে তখন সাড়ে এগারোটা তখন পুরো মাঠ ভরা মানুষ গান শুনতেছে বসে বসে তাহলে এই মানুষগুলো তো হেদায়তের কথা আসে নাই হাজারো মাজার রয়েছে বাংলার জমিনে যারা এই সমস্ত মাজার কেন্দ্রিক করে আছে তারা মনে করে তারাই হক কিন্তু হক পথ এটা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষ যেই ব্যক্তি আল্লাহর পথে আসবে সে ছাড়া এটা হচ্ছে উপায় কিন্তু রেজাল্ট হচ্ছে প্রত্যেকে যার কাছে ধর্মের জ্ঞান নাই নিশ্চিত সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে যেটা ইমাম মুসলিম কিতাবুল বিররি ওয়াস সিলাম হাদিস 6466 আপনি পেয়ে যাবেন রাসূল বলেছেন عن ابي ذر عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى এটা হাদিসে কুদসি আল্লাহ তার রবের কাছ থেকে বর্ণনা করে বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহাদিকুম এই অংশটা আমাদের পরে লাগবে কিন্তু প্রথম টুকরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা কুল্লুকুম দাল্লুন তোমরা সবাই কিন্তু পথভ্রষ্ট সবাই কিন্তু গুমরা তবে আমি আল্লাহ যাকে হেদায়েত দেব দিয়েছি সে ছাড়া তার মানে, মানে যার কাছে আল্লাহর হেদায়েত নাই সেই ব্যক্তি গুমরা কিন্তু আপনার কাছে ফিল হচ্ছে না আপনি তো জন্মসূত্রে মুসলিম আপনার কাছে মনে হচ্ছে আপনি নামাজ না পড়লে আপনি জান্নাতি হারাম খেলে আপনি জান্নাতি ধরে বসে আছেন কিন্তু আল্লাহ বলেছেন না হেদায়েতের রাস্তা যেই ধরবে সেই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি হেদায়েতের পথে নাই যেহেতু লম্বা হয়ে যাবে আগে আরো না এখানে কিছু কথা আছে এটা সেরে নেই তার মানে মন হলো আমরা সবাই গুমরা আল্লাহ বলেছেন হাদাইতুহু আমি আল্লাহ যাকে হেদায়েত করব সে ছাড়া অতএব তুমি আমার কাছে হেদায়েত চাও ফাস্তাহদুন আমার কাছে হেদায়েত চাও আহাদিকুম আমি তোমাদেরকে হেদায়েত দান করব তাহলে আল্লাহর কাছে হেদায়েত ওই যে আগে বলেছি না যে আল্লাহর পথে ফিরে আসার উপায় কি আপনার ইচ্ছে আপনার আপনার এই আপনার চাহিদা যেটা যে আমি হেদায়েত হতে চাই আমি নাজাদের পথে আসতে চাই এটা যেই ব্যক্তির ইচ্ছা হ্যাঁ? দেখবেন সেই ব্যক্তি কিন্তু হেদায়ত পেয়ে যাবে সেই নামাজ পড়তে পারে সেই দাঁড়িয়ে রেখে নিতে পারে তার প্যান্ট টাকার উপরে উঠে যাবে তার হাত থেকে হারাম ঝরে যাবে এটা হচ্ছে উপায় তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সবাই কিন্তু ভুল পথে আছো আসো হেদায়েতের পথে উঠে আসো আরেকটা চমৎকার আয়াত যেটা সূরা বাকারাতে 38 37 38 এগুলোর মধ্যে রয়েছে এবং সূরা তাহার মধ্যে 123 নম্বর আয়াতে রয়েছে যেখানে আল্লাহ বলেছেন আদমকে এবং ইবলিসকে যে তোমরা দুজনেই এখান থেকে নেমে যাও দুনিয়াতে চলে যাও ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন হুদা যখন আমার পক্ষ থেকে একটা হেদায়েত আসবে ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে যে হেদায়েতটা আসবে যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে এই ব্যক্তি গোমরাহ হবে না এই ব্যক্তি হতভাগ্য হবে না তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম যেই ব্যক্তি পালন করি তারাই কেবল হেদায়তের পথে আছে আর যারা ইসলাম জানার পরেও মানে, মানে না তারা ভুল পথে আছে কারণ আল্লাহ কি বলেছেন তাবা যে ব্যক্তি অনুসরণ করবে ফালা সে হবে না ওয়ালা আর সে হতভাগ্য হবে না তাহলে আমাদেরকে সঠিক পথের দাবি করতে হলে আপনাকে ইসলাম পালন করে দেখাতে হবে চমৎকার একটা হাদিস আজকে নজরে আসছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ছয়টা বিষয় জিজ্ঞেস করেছিলেন قل كل يعمل على شاكلته فربكم اعلم بمن هو اهدى سبيلا হেডাপে আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তো সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নাম জান্নাতি হলো কোরবানের জান্নাতি তার কর্ম সেটা বলে দিচ্ছে যে আসলে থার্ড ক্লাস জান্নাতি এই উচ্চ লেভেলের জান্নাতি এই সর্বোচ্চ লেভেলের জান্নাতি এটা তার আমল দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে আর তার আমল দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই ব্যক্তিতে জাহান্নামে কোন প্রত্যেকটা মহিলার আচরণ দেখলে বোঝা যাবে এই না মানে প্রত্যেক ব্যক্তি তার মনের মানুষটা যেটা ওটাই তার বাহ্যিক রূপ ওটাই তার বাহ্যিক রূপ এখন সে বিচার করে সে কি ভালো মানুষ না মন্দ মানুষ আর তোমার রবি ভালো জানে মূলত কে সবচেয়ে হক পথে আছে এটা 17 নম্বর সূরা নম্বর আয়াতে পেয়ে যাবেন তো মূসা আলাইহিস সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিলেন ফা আইয়ু ইবাদিকা আপনার কোন বান্দা হেদায়েতের উপরে আছে এটা প্রমাণ কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী ইয়াতবাউল হুদা যেই ব্যক্তি আমার নাযিলকৃত হেদায়েতটাকে অনুসরণ করে চলে এই ব্যক্তি হেদায়েতের উপরে আছে তার মানে ইসলাম জানার পরে আপনি ইসলাম মানেন না তার মানে প্রকাশ্য জন্য আপনি হেদায়েতের পথে নাই আর যে ব্যক্তি ইসলাম পালন করতেছেন ইসলামের যে হুকুমা হাকামাগুলো আছে আপনি যত বেশি আমল করবেন প্রমাণ হয়ে যাবে যে আপনি হেদায়তের উপরে আছেন আমি আর কথা লম্বা করব না যদি অনেক চমৎকার কিছু কথা ছিল সর্বশেষ একটি আয়াত আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু তোমরা তোমার রবের দিকে অভিমুখী হও এবং আত্মসমর্পণ আল্লাহ ডেকে বলেছেন আমাদেরকে সবাই করবে আমাদেরকে ওই ব্যক্তির মতো হতে হবে ইব্রাহিম ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি বলেছেন রাব্বু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন সূরা বাকারার 131 নম্বর আয়াতটা আপনি দেখে দেন দেখে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে ইব্রাহিম আলাইহিস ডেকে বলেন যে মাথা থেকে শুরু যাচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ বলেছিলেন আসলিম যে তুমি কি আত্মসমর্পণ ইব্রাহিম বলেছিলেন আমি আমার রবের কাছে আত্মসমর্পণ আর তার আত্মসমর্পণের ধরনটা কেমন ছিল আল্লাহ যখন তাকে যা বলেছেন তিনি দ্বিধা করেন আশি নব্বই বছর পরে একটা সন্তান পাচ্ছেন ফুটফুটে সন্তান আল্লাহ বলছেন একে জবা করতে হবে ইব্রাহিম আলাহ ইসলাম দ্বিধা করেন কারণ কারণ সে ওয়াদাবদ্ধ যে আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ তাকে কতভাবে পরীক্ষা করিয়েছে আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস তাদেরকে রাসুসলাম বলছে তোমরা কি ইসলাম গ্রহণ করো বলছে করলাম রাসুসলামের কাছে সংবাদ এসেছে কিবলা পরিবর্তন হয়ে গেল অপেক্ষা করেন নাই যে রাসুলের মুখ থেকে শুনে নেই কিন্তু সংবাদ এসেছে কিবলা পরিবর্তন রুকু অবস্থায় ঘুরে গেছে চিন্তা করা হাতের মধ্যে মদের গ্লাস একজন ডেকে বলতেছে হরিমাতিল খামর হরিমাত খামর মদ হারাম করে দেওয়া হয়েছে হাতে থেকে গ্লাস ছেড়ে দিয়েছে মুখের টুকু ফেলে দিয়েছে শেষ বারার মতন গিলে দেখে নেই এটা হচ্ছে ইমান কিন্তু আমাদেরকে সারা জীবন খুদ বাসনা হচ্ছে বক্তব্য চলতেছে ওয়াজ চলতেছে কিন্তু কার মধ্যে কোনো পরিবর্তন ওই এখনো মুখে সিগারেটের বন্ধ এখনো মুখে জলদার বন্ধ এখনো মুখে দাড়ি গজাচ্ছে না এখনো টাকটার উপরে প্যান্ট উঠতেছে না অথচ সাহাবা কালামদেরকে টার্গেট করে করে যাকে যা বলতেন তার পরপরই তারা পরিবর্তন করে দিতেন কিন্তু যারা পরিবর্তন করতো না তারা মুনাফেক বা অহংকারী হিসেবে পরিচিত হয়ে যেত এক ব্যক্তি রসাসলামের হাতে বাম হাতে খাচ্ছে এই ব্যক্তি কোনদিন তার ডান হাত মুখে উঠতে পারে আমাদের জন্য এমনটা না থেকে যা আমাদেরকে আদেশ করা হয় আমাদেরকে খুব দ্রুত সেগুলো গ্রহণ করে নেওয়া উচিত খুব দ্রুত আপনাকে সেই পথে আসতে হবে আমল বিহীন কোন ব্যক্তি একটা কেন দশটা পীরের মুড়ি ধরে নাজাত পাবে না দশটা একশো ছাব্বিশ তরিকা কেন একশো পঞ্চাশ তরিকা ধরলেও আপনি নাজাদ পাবেন না তরিকা শুধু একটাই সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ইমান এবং আমলের আমলবিহীন কোনো ব্যক্তি নাজাদ পাবেন না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসার আহ্বান আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো ওয়াত্তাকু এবং তাকে ভয় করো আকিমুস সালাত সালাত কায়েম করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও সূরা 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতে পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যতটুকু কথা বলেছি এটা যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম